এক ডোরে বাধা দুটি প্রাণ ছিড়বে না কবু এই বাঁধন আসলে আসো তুফান তুমি আমারি বলবো শত সাথী পচলা তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা